আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি বাংলাদেশ আওয়ামী লীগ শাখাটা ফুলছড়ি তৃণমূল পর্যায়ে কাজ করেছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ শাখাটা ফুলছড়ি ঐক্যবদ্ধ এবং তৃণমূল পর্যায়ে অনেক শক্তিশালী আমি বিশ্বাস করি এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে সাথে নিয়ে আগামী বারোই অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকার গণজোয়ার সৃষ্টি হবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত হ্যাঁ,